আমরা চলে আসছি পয়নারি ব্রিজে আমরা এখানে সবাই গোসল করেছি তো চলুন আর আগে কী কী হয় ব্লগটি শুরু করা যাক তো আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি এখানে পানি আছে ও বাবা এখানে অনেক পিচ্ছিল এখানে দেখতেছেন সবাই গোসল করতেছে তো আমিও নামবো তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা খালিতে গোসল করতে আসছি এটা পয়নারিতে সামনে পয়নারি ব্রিজ তো ওই যে পয়নারি ব্রিজ তো দেখতেছেন আমরা সবাই কাদামাখি করে গা হাত পা সব ভরে গেছে তো সবাই এখানে শুয়ে আসছে সামনে বড় ভাইয়েরা আসছে ওই যে দেখেন সামনে বড় ভাইয়েরা তো চলুন আরও কি কি হয় ভিডিওর সামনে দেখা যাক থুসি তো দে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আর সামনে অনেক ভালো ভালো ব্লগ আসতেছে ব্লগ ভিডিও বানাচ্ছি তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমার আরও আগ্রহ বাড়িয়ে দিবে ভিডিও করার জন্য তো অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই বাই